হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইফসন এল বত্রিশ দশ এই প্রিন্টারটি আমরা প্রবলেমটি দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টারটি আপনার সফটওয়্যার মানে ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে আমরা এখন এ থেকে ফ্ল্যাশ দিব চলুন দেখি আমরা মাই কম্পিউটার ওপেন করলাম আমরা ফ্ল্যাশ মোডের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের মধ্যেই ঢুকবো দেখুন এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এগুলো আপনি অলরেডি ফ্ল্যাশ দিতে পারবেন তো আমরা এখন প্রিন্টারটি কীভাবে ফ্লাই দিতে হয় এটা আপনাদেরকে দেখাবো <clears throat> তো আগে প্রিন্টারটি সিলেক্ট করে নিব আমরা যে বত্রিশ দশ প্রিন্টারটি দেখুন এখন বত্রিশ দশ সিলেক্ট করার পরে আমরা যাব আপনার ওকেতে ওকে দেওয়ার পরে আমরা যাচ্ছি ওয়েস্ট প্যাড ইন ফুল প্রথমে চেক দিলাম তারপর মেন মেনু প্যাড প্লেস প্লাটিয়াম part in step it okay okay এখন আমরা প্রিন্টারটি অফ করব দেখুন অফ করার পরে আবার অন করব প্রিন্টারটি প্রিন্টারটি আর কোনো সিগন্যাল আছে কিনা দেখুন দেখুন প্রিন্টারটি এখন ওকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য আমরা অল্প অল্প একটা ভিডিও তৈরি করলাম তো দেখুন প্রিন্টারটি আমরা এখন প্রিন্ট দিয়ে দেখাবো যে প্রিন্টারটি কেমন প্রিন্ট হয় এখানে ওকে দিয়ে আমরা চলে আসবো সফটওয়্যারটি ক্লোজ করে তো বন্ধুরা আপনাদের যাদেরকে প্রিন্টারে প্রবলেম আছে কিংবা কোনো ক্লাসের প্রবলেম আছে আপনারা গেমস কম্পিউটারে চলে আসবেন আপনাদের সামনে আপনাদের প্রিন্টার খুব তাড়াতাড়ি আমরা মেরামত করে দিব অথবা আপনাদের সুবিধা অসুবিধাগুলো দেখে দেবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাই দিন তো আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাই দিই আপনাদের প্রিন্টারটি ওকে কিনা দেখুন প্রিন্টারটি প্রিন্ট দিচ্ছি এই যে প্রিন্টারটি ওকে আমাদের